আজকে পবিত্র মাহে মহালরমের তিন তারিখ কয় তারিখ তিন তারিখ এই মহারমের একটি দিন আছে এটি হলো দশে মহারম হাদিসের বাসায় কিসের বাসায় আমার নবীর মুখের বাসায় ওই দিনকে বলা হয় ইয়ৌম আশুরা ইয়ৌমে আশুরা এটা আশ্রম থেকে এসেছে যারা আরবি গণনা পারেন ওয়াহেদ ইসনান সালাসা আরবা হামসা সিত্তা সাবা সামানিয়া হ্যাঁ তিসা আশারা আশারা হলো কত দশ এই আশারা ইয়মুল আশারকে বলা হয় ইয়ম আশুরা যেমন তৃতীয় এই নবম দিনকে বলা হয় আল ইয়মুল তাসা এটাকে সংক্ষিপ্ত রূপ হল তাসুয়া আলিয়মুল আশেরের সংক্ষিপ্ত রূপ হল আশুরা আগামী শুক্রবার এই ইয়মা আশুরা এই মহাব্রম মাসের মহাব্রম মাসের পবিত্রময় বরকতময় দিন আমরা আগামী শুক্রবার জুমার দিন পাব চিৎকার দিয়ে বলুন সব হান বাইর আমার বন্ধুরা আমার এই ইয়মা আশুরা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন প্রকারের মতানৈক্য দেখা দেয় আজকে আমি বুখার শরীফের সব অধ্যায় থেকে আমি পরিচ্ছেদ আমি নিয়ে এসেছি সেখানে আল্লামা ইমাম বুখারি রহিমাহুল্লাহ বারোশো একান্ন নম্বর পরিচ্ছেদ তিনি সেখানে লিখেছেন বাবু সিয়ামি আশুরা বলুন সুতরাং আসরা নিয়ে মতানৈক্য করার কোনো কি নাই সুযোগ নাই আমি বোহার শরীফ থেকে বললাম কত নম্বর পরিচ্ছেদ বারোশো একান্ন নম্বর পরিচ্ছেদ বাবু সিয়ামি ইয়ৌমে আশুরা আপনার বোহার শরীফ দেখতে পাবেন যাদের ঘরে বোহার শরীফ আছে বোখারি শরীফের আঠারোশো আটাত্তর নম্বর হাদিস হাদ্দাসানা আবু মামারিন হাদ্দাসানা আব্দুল ওয়ারিস হাদ্দাসানা আইয়ুব হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু সাইদ ইবনে জুবাইর আন আবিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم আল মাদিনাতাম আমার পেয়ারা নবী রহমতুল্লিল আলমিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন ফারা আল ইয়াহুদা আমার নবী দেখলেন ইহুদিদেরকে রোজা রাখছে তা ইহুদিরা এই আসুরার দিনে রোজা রাখছে ফকল মাহাদাম আমার নবী জিজ্ঞেস করলেন এই দিনে ইয়ৌমা আশুরা আশুরার দিন কেন তোমরা রোজা রেখেছ ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করলেন কেন তোমরা রোজা রাখো এই দিনে কল ও তারা উত্তর করল হাজা ইয়ৌমুল সালেহ ইয়ৌমা আশুরা হলো একটি পূর্ণময় দিন একটি বরকতময় দিন ইয়ৌম সলেহ তখন রাসুল বললেন এই দিনটি কেন বরকতময় বল তারা ব্যাখ্যা দিল হাজা ইয়ৌমন ইয়ৌমা আসুর এমন একটা দিন মিন আল্লাহ বানি ফিরাউনের হাত থেকে এই দিন মুক্তিদান করেছিলেন বনে ইসরায়েলের মোমেনদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করেছিলেন এই জন্য এই দিনটি ইহুদিদের কাছে অত্যন্ত বরকতময় দিন এই জন্য আমরা সবাই রোজা রাখি নবী বলেন আমি যেমন নবী মৌসাও নবী আমরা নবী নবী হিসাবে তোমাদের চেয়েও আমি নবী বেশি হকদার এই জন্য তোমরা যেহেতু রোজা রাখতেছ আমি নবীও তোমাদের সাথে রোজা রাখলাম আওয়াজ দিয়ে বলুন সোহান শরীফের হাদিস মা আসরার আমার নবী কি রাখতেন রোজা রাখতেন আঠারোশো উনার উনাশি নম্বর হাদিস বোহার শরীফের ওই অধ্যায়ে কানা ইয়ম আশুরা তাউদ্দুহুল ইয়াহুদ ঈদা এই দিনকে ইয়ম আশুরাকে ইহুদিরা ঈদ উদযাপন করত কি উদযাপন করত ঈদ তখন আমার রাসুল বলেন তারা ঈদ উদযাপন করুক মাসামাসি করুক ফালাফালি করুক তোমরা নাসামাসি করবো না তোমরা ওই দিনে ফাসমোহ আনতুম তোমরা সেই দিন রোজা রাখো জোর বলুন না সুবাহান তাহলে আমার রাসুলকে ওই দিনে রোজা রাখতে বলেছে নাকি ডাকডুল নিয়ে রুডে রুডে ডুল বাজাতে বলেছেন কথা বলেন কি করতে বলছেন আর আমল হলো কি রাখা নাকি ডুল বাজানো আমি এসব কথা বললে তো আমি খারাপ হয়ে যাই হাদিসের মধ্যে আছে কি রাখতে বলেছেন রোজা হ্যাঁ আপনারা কি করেন আমরা দেখি অনেকেই দুল তাবলা নিয়ে বেরিয়ে যায় নবীর হাদিস বুহার শরীফের হাদিস আপনার আঠারোশো উনাশি নম্বর হাদিস দেখে নেবেন আমার রসুল বললেন রোজা রাখো ইস্তাহাব্বু সিয়ামু তাসোয়া যেই তোমরা আশুরার দিনের সাথে নবম তারিখেও রোজা রাখবে এই দশমের সাথে নবম তারিখেও রোজা রাখা মুস্তাহাব জরুবল সুহান কেন এটা মুসলিম শরীফের হাদিস হিনা সামা রাসুল্লাহ সাল্লাম মা আশুরা ইবিনা আব্বাস বলেন যখন আমার রাসুল ইউমা আশুরাতে রোজা রাখলেন ও আমার আবি সিয়ামিহি রোজা রাখার নির্দেশ দিলেন ফাকালু তারা বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নাহু ইয়ৌমুন ইয়ৌমা আশুরা এমন একটা দিন তো আজিমহুল ইয়াহুদ এই দিনকে ইহুদিরা বেশি সম্মান করে ওয়ান নাসারা খ্রিস্টানরা বেশি সম্মান করে রসুল আল্লাহ আমার পেয়ারা নবী দয়ার নবী বললেন ফাইদা কানাম আমুল মুকবিলু ইনশা আল্লাহ আল্লাহ পাক যদি আগামী বছর আমাকে হায়াত দান করে তাহলে সুন্নাল ইয়াউমাত তাসিআ দশম দিনের সাথে তাদের বিরোধ যেন হয় তাদের সাথে আমার রোজার যেন না মিলে না যায় আমি দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখের সাথে কয় তারিখ আমি নয় তারিখেও রাখবো কিন্তু আমুল মুকবিল কিন্তু আমার রাসুল আর পরের বছর হায়াত পাই নাই হাত্তা রসুল আমার রসুল দুনিয়ার হায়াত থেকে পর্দা করেছিলেন এই জন্য দশমের সাথে কত তারিখ রাখবেন নয় তারিখ রাখবেন এগুলো মুস্তাহাব এগুলো কি আমাকে ফরস মনে করিয়েন না এগুলো কি মুস্তাহাব আমি খুববার মধ্যে হাদিস বলেছি আমার রাসুল বলেছিলেন সমা ইনশা তোমরা চাইলে রাখো কিন্তু রাখলে কি আছে সব আছে কতটুকু সোয়াব মুসলিম শরীফের হাদিস আবু কথা থেকে বর্ণিত আমার রাসুল বলেন আহ তাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কবলা আসরার দিন যদি রোজা রাখে তার সাথে মিলাইয়া যদি নয় তারিখ অথবা এগারো তারিখ আরেকটা রোজা যদি মিলাইয়া যদি রাখে তাহলে আল্লাহ পাক তার পূর্বের এক বছরের সগিরা গোনা আমার আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে এই দিনে রোজা রাখবার তৌফিক দান করুক আমি হাদিস থেকে যা পেয়েছি আমি কষ্ট করে আপনাদের খেদমতে আমি পেশ করেছি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক